আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ব্ল্যাকনটিটা অন করে দিবেন করে থাকলে ধন্যবাদ এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার নিজের নামে কিভাবে প্রোমো কোড বানাবেন ঠিক আছে অনেকে আছেন যে প্রোমো কোড কি আসলে এই বিষয়টা অনেকে জানেন না অনেকে এই বিষয়ে বোঝেন না তো তাদের জন্য বলবো যে আপনারা ভিডিও লাস্টে আমি এই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবার আমরা প্রথমে দেখে নেব যে আমরা কিভাবে প্রোমো কোডটা নিজের নামে এবং নিজের পছন্দ মতো কীভাবে প্রোমো কোড বানাতে হবে ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু এখানে সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড যেহেতু আমরা আজকে প্রোমো কোড বানাবো নিজের নামে সেজন্য আমরা প্রোমো কোডে প্রবেশ করবো তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যেই ওয়েবসাইটটি দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন এবং সেই অ্যাকাউন্টটি আছে এখানে এখানে ইউএসডি দেওয়া আছে এবং এখানে যে কান্ট্রি নিয়ে অনেকে একটু সমস্যা রাখেন যে আমাদের কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করা নাই কেন ঠিক আছে তো এখানে বাংলাদেশের কোনো অপশনই নেই তো এখানে কান্ট্রি আপনি চাইলে এশিয়া দিয়ে রাখতে পারেন অথবা থাইল্যান্ড দিয়ে রাখতে পারেন অথবা জাপান দিয়ে রাখতে পারেন যে কোনো দেশ আপনি মন ছেলে যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারেন ঠিক আছে যেহেতু আমরা এশিয়ার তাহলে আমি এশিয়াইটা রাখবো এখানে এশিয়াই থাকবে তো এই জেনারেট দেখতে পাচ্ছেন এখানে এখানে সিলেক্ট করলে আপনি একটা প্রোমো কোড জেনারেট করে নিতে পারেন ঠিক আছে তো আমি সিলেক্ট করলাম না কারণ আমার অলরেডি অনেকগুলো প্রোমো কোড জেনারেট করা আছে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো আমার নিজের নিজের পছন্দ মতো আমি নিজে বানিয়ে রেখেছি এটা আমার প্রোমো কোড তো প্রোমো কোড নিজের নামে বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এফিলিয়েট আইডি নাম্বার এটাকে আমরা কপি করে নেব ঠিক আছে এটা আপনারা কপি করে নিয়ে নেবেন তাহলে এটা আমাদের প্রয়োজন আছে এটা আমরা অবশ্যই লাগবে তো আইডি নাম্বারটি প্রথমে আমাদেরকে কপি করে নিতে হবে নেওয়ার পর আবার এই যে পুরো থ্রি ডট এখানে আবার সিলেক্ট করব করার পর এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন সাপোর্টে সিলেক্ট করব সাপোর্টে সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আছে support one bed partner dot com এখানে সিলেক্ট করুন এখন এখানে সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে আসার পরে একটা দেখতে পাচ্ছেন ইমেল এবং একটা দেখতে পাচ্ছেন জিমেল তো আপনি যেটার মাধ্যমে তাদের সাথে ইমেল একটা ইমেল করতে চান সেটা সিলেক্ট করে নিন ঠিক আছে তো আমি যেহেতু জিমেলে করবো তো আমি জিমেল সিলেক্ট করে নিলাম তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আপনি জিমেল যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি কমপ্লিট করেছেন সেই ইমেলটা জিমেলে লগ ইন রাখতে হবে এবং এখানে সাবজেক্টে লিখবেন সাবজেক্টে লিখবেন কাস্টম কোড এখানে সাবজেক্টে দিবেন কাস্টম কোড এবং নিচে তারপরে এখানে কম্পোসে লিখবেন তো আমি কপি করে অলরেডি নিয়ে এসেছি আপনারা দেখুন তো নিচে আপনি এখানে লিখে দিবেন যে এফিলিয়েট আইডি নাম্বারটা দিয়ে দিবেন তারপর ঠিক আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে দিবেন তারপর নিচে লিখবেন I want to add my promo code এবং এখানে আপনি নিজের নাম দিতে পারেন বা চাইলে অন্য কিছু দিতে পারেন এটা আপনার পছন্দ হতো আপনি বসে নেবেন ঠিক আছে যেরকমভাবে মন চাই বসে নেবেন এটা আপনার পছন্দ তো এটা এটা আপনি যেরকম মন চায় ঠিক এরকমভাবে পছন্দ হতো বসে দেওয়ার পর তো এখান থেকে ইমেলটা সেন্ড করে দেবেন তাহলে আপনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা রিপ্লাই ইমেলের মাধ্যমে কনফার্ম করে দেবে ঠিক আছে তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলে দেব যে প্রোমো কোড কী প্রোমো কোডটা হচ্ছে যে আপনার প্রোমো কোড ব্যবহার করে অন্য কেউ যদি যে তাদের ওয়ান ব্যাট অ্যাকাউন্ট ক্রেডিট করে তাহলে সেক্ষেত্রে তারা ডিপোজিট করলে আপনি সেক্ষেত্রে পার্সেন্টেজ পঁচিশ পার্সেন্ট বলা পাবেন ঠিক আছে এটাই হলো প্রোমো কোডের মেন কাজ এটাই হলো প্রোমো কোড এই জন্য এটাকে ব্যবহার করা হয় ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ